কিডন্যাপ মেরিজ গাইজ কিকিস্তানে অপহরণ করে বিয়ে করার নিয়ম রয়েছে কোনো মেয়েকে পছন্দ হলে সে বন্ধুদের দিয়ে অপহরণ করে তাকে বিয়ে করে এমন অদ্ভুত নিয়মের কোনো আইন ব্যবস্থা নেই এটাই নাকি এখানকার সংস্কৃতি গাইজ সো এই ইনফরমেশন যদি না জানে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না এরকম মজার ভিডিও পাওয়ার জন্য শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দেখাচ্ছি পরের নেক্সট ভিডিও